আরে দোস্ত কি খবর তোর খবর তো ভালো আচ্ছা, পরিস্থিতি আচ্ছা। ভালো নাই কি হয়েছে কি আসে বলে না এখন তো কাজের যারা পরিস্থিতি দেখছি আচ্ছা আচ্ছা পকেটেও টাকা থাকে না দোকান তো বাকিও দেয় না কেন সব দোকানে খেয়েই ধ্বংস করতে হবে কায়দা করি মারতে হবে কায়দা করি মারতে হবে মারতে মারতে জায়গা শেষ কিরা আরে কি বলিস কি বন্ধু সব দোকানে মারা শেষ তো বলে হালিমির দোকান আছে হালিম কার নাম কইলে তাদের কোনো মাল থাকে না কিছু না একদম পঙ্গু মতো আরে না বন্ধু আমি শুনলাম হালিম লোন তুলিছে লোন তুলিছে তো গরু কেনার জন্য আরে গরু না এই পাম্পটি দি দোকানে মাল তুলি দি খেয়ে কি হবে পড়বে হ্যাঁ পড়বে মানে পড়তাই কি হবে এই তো তাহলে মেঘলারা কেটে যাবে মধ্যে হ্যাঁ। একা যখন আছে গরু কিনতে হবে না দোকানে মাল কায়দা করে তুলি দি জায়গা জায়গা হ্যাঁ হ্যাঁ, দোকান খুলবা না দোকান তো খুলবো না দোকান খুলে বাকি মাকি হয়ে মাটি কেন গো দোকানে বাকি খায় মানুষ বাকি দেয় বাকি দেওয়া যাবে না বাকি দাও কেন তুমিও তো এখন সেই দেখা করলে না আমার কাছে সময় গেলে তিনশো টাকা পাই বাপু টাকা দেবে বোঝো এখন কাজ কামে ডাল ছিঁচে বিপদের সময় হয়েছে হ্যাঁ তো তুমি দোকান খুলছো না কেন আগো আরে দোকান খোলার টাকা নেই আমার বাপু একটা রানিং জিনিস বন্ধ করলে হয় বলো দোকান খোলা টেকা ভাই বাকি খেয়ে নেবে দরকার নেই আমি শুনলাম তুমি সে কিস্তি তুলিছো নাকি কিস্তি তুলিছি ঠিক আছে একটা দোকানে মাল তোলার জন্য নাই আমি গরু নেবো ভাবছি আমি শুনলাম তোমার দোকানে অনেক বাকি পড়ি আছে বাকি তুলতে হলি বাপু এই কি করো এই ওর থেকে অর্ধেক টাকা দিয়ে মাল তোলো মাল তুলতে গেলে হ্যাঁ মাল তুলে বাকি চলে যাবো গরু কিনা হবে না কিস্তি দিতে গিয়ে আমার ধান পেয়ে আরে বাপু তুমি দোকানটা চালালে আমি কিস্তিটা দিতে পারবো আমরা তো আছি নাকি হ্যাঁ আমি কিস্তি তুলিছি বাপু গরু কেনার জন্য আচ্ছা। আর গরু নিতে হবে গরু না দিলে আমার সমস্যা আছে দোকানে মাল তুললি মালগুলো সব ফুয়ে যাবে অটোমেটিক ফুয়ে দেবে টাকার মানে টাকাও চাই যাবে আমার কিছুই হবে না এক কলে কিস্তি দিতে হবে এটা কো তোমার একটা সৎ যুক্তি দিই তোমার দোকানে তো মেলা বাকি পড়ি আছে গো হ্যাঁ বাকি তা পড়ি আছে হাজার পাঁচ টাকা পড়ি আছে আচ্ছা তোমার এই পাঁচ হাজার টাকা পড়ি আছে এখন মনে করো তুমি আর পাঁচ হাজার টাকার মাল তোলো আমার ছোট দোকান তাহলে পাঁচ হাজার টাকা পড়ি থাকে তাহলে শোনো এবার মাল তুইলি কি করবা হালখাতা করবা হালখাতা করলে তো মাঞ্জি মিষ্টি দেয়া লাগে হালখাতা করতে গেলে হয় ওই কি তো ওইটুকুন দোকানে আরে বাপু মিষ্টির ঠোঙা কিনে নিয়ে আইবা মিষ্টি দিবা না তাই বলে নাকি তোমার খদ্দের তোমার ঠকাতে তুমি খদ্দের ঠকাবে বলেছে শুরু করো ওইটাই ভালো হয় একশোটা শীত যায় না তা যায় না তবু তুমি টাকাটা দিবা কবে বলো দিনে আমাদের দৌড়ে পাগল কি বলো আরে দোষ তোর টাকা নিয়ে সমস্যা আছে নাকি দিবা কয় টাকা আজ না দিলে কাল দিয়ে দেবে তাহলে দিয়ে দিবা তো দিবা কয় টাকা তুমি তাহলে শোনো তোমরা তো এত করে বলছো আচ্ছা আরে আমি মনে করি কিস্তি নিলাম রাতে 20000 টাকা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বুঝছো আর ঘরে কিছু ছিল আগে একটা গরু নেবো তোমরা তো এত করে বলছো যাই আমি বাড়িতে দুটো মাল দিয়ে আসি দুটো মাল দিয়ে দোকান খুলি হ্যাঁ ওইটাই ভালো ওইটাই ভালো হবে ওইটাই নিয়ে আমরা বসলাম তুমি দোকান খুলবা চা খাওয়াবা আমরা খাই তারপরে দোকানটা চালু কেমন হয়ে যায় এটাও দেখে যাবো আজ ঠিক আছে তাহলে আমি মাল কিনে তোমাদের কাছে ফোন দেবো রাজাক্ষণ এত করে বললে তাহলে বাজার পান যাই ঘুরে আসি একটা মাল লেসি গিয়ে হাজার দশেক মতো মাল লেসি তারপর দেখা যাক কি হয় বললাম কিস্তিটাও তো দিতে পারো না কিস্তি টাকা নিয়ে মনে করলাম গরু কিনবো তা হ্যাঁ, করে না বলতে দোকানটাই চালাই এটাও তো একটা ব্যবসা বন্ধ দোকানটাও ফাঁকা ফাঁকা মাল তাই তো হালিমির দোকানে মাল তুলতে বলিলাম মাল কি তুলিছে দেখা যাক তো দেখি তো মনে হচ্ছে তুলবে না যা লোক হয়ে গেল যাওয়ার দরকার ছিল বিকেল বেলা ওই যে মনে হচ্ছে দোকান খুলিস তো নাকি হ্যাঁ খুলিস তো চলো যাই বসে কি চলো কাছে তো পাল্লাও করা যাওয়া যাক দেখি ফলাফল কি চলো

খোকা বোঝেও না তারপরেও তো আত্মায় কিছু লাগে খোকা আমাদের দুটো চা দাও আলি আমার একটা পাকান বিট দিস ওই পাকান বিট ঝলছে ওই পাকান বিট দিস আদা দিও চিনি দিও পাতি দিও সামান্য একটা চা বানা আমার জন্য চাচাদের স্যার কিরণের পাকান পিটি হ্যাঁ দেও ডেঙ্গু সেই সে বোঝো না আচ্ছা ঠিক আছে এখন দিচ্ছি Sasa, sana. এই মশা চা চা নাবা আরে কিলো নে পিটি বাপু চিনি ঠিক করে দিছো তো হ্যাঁ বাপু দিস আরে পাকান পিটি কি করে রে বাপু এত গরম হয়েছে তুই বলবা না আগো ওর 有人。 আগো ওভাবে তাকাছো কেন গো আরাম কিছু নাই তো আপনার যে করে খাচ্ছেন মানে দশ বছর না খেয়ে আছে এর আগে কোনদিন চা খাননি নাকি হ্যাঁ, চাটা যে ফাইন ফাইন আগো একটু চিনি দিবা আগো চাচা চিনি বাদাই খাও সে ভালোই দিয়েছি এখন চিনির কেজি জানেন কত একশো তিরিশ টাকা করে কেজি আপনার কিভাবে এত চিনি দেবো নিয়ম মতো দিয়েছে ওইটাই গুলি খাই নেন ভালোই হয়েছে সাঁত্রিশ বছর পর চা আয় চিনি হয়েছে দশের মধ্যে আগো এ পানি পানি নাক জাগানে একটু চিনি ধরি দিতে হয় বাপ বাপ ওই খান সমস্যা নেই শেষ করবো তো আরে পাম দিও পান দিও একটা হাতে হালিম আমার বাপ দু প্যাকেট বিস্কুট দাও আর এক প্যাকেট রুটি দাও একটা গুলো দিও না আমার এক প্যাকেট নিতে পারে একটা বিরাজ দিও টাকা পয়সা ওরা কিছু দেবে তো নাকি আমরা ফাঁকাই খাচ্ছে বুঝতেও পারছি না দিতেও ভয় লাগে তারপরেও দিই কাস্টমার কিছু বলাও যায় না আচ্ছা কি দেবো কয়েল দেবো গিরাই দেবো আর ওই বিস্কুট দিও তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কথাটা পায় আরে মামার সাহেব জিনিসগুলো হয়েছে তো হ্যাঁ হ্যাঁ হয়েছে দোকান আগো এক প্যাকেট রুটি দিলি রাত্রি খেতে হয়েছিল রুটিও নিবা হ্যাঁ বোঝো না বাবু রাত্রি রাত জাগা হয় খেতে হইলো খালা হ্যাঁ আমার একটা ক্রিম দাও ক্রিম ক্রিম নিবি ক্রিম পানি লাগবে না না হ্যাঁ, হ্যাঁ। হয়ে যাবে হয়ে যাবে কি সাবান টাবান লাগবে সাবান সাবান তো আমার কাছে নেই বাবু সাবান নেই যা হয় তুমি হবে নাকি বাপু গেলাম গেলাম মানে কি ব্যাপার আমার তো পাবনা পাগলা করার ঠিক আসা মনে হতো নাকি এতগুলো যে খেললে গান্ডে পিন্ডে গিললে সেটা এখন দেবে কি হাগো হ্যাঁ, হ্যাঁ সেটা এখন দেবে কি গেলাম মানে এখন কিসের গেলাম বের বাপু আমরা কি বাকি খাওয়ালো বাপু টাকা পেয়েছি এখন নিয়ে আসা হয়নি আর তুমি কি এমন ভাবে কথা বলো বের বাপু আমরা নগদ সবসময় নগদ টাকা দেখো তুমি হিসাব করো হিসাব কাল সকালবেলায় একদম মিস হবে না সেই টাকা দিয়ে দেবো না এসেও টাকা টাকাটা দিয়ে দেবো এই করবে হ্যাঁ। অত মধ্যে আমি না আমার টাকা দেওয়াই লাগবে আমি গরু বেচা গরু কিনা টাকা দিই আমি দোকানে মাল তুলেছি তোমাদের কথা শুনি আর এখন তোমরা খেয়ে দেয় টাকা না দাও আমি মালটা কি করি নাইবো দোকানে হ্যাঁ তাই বললে হবে না আমি অত পেশাল বুঝিনি আমার টাকা দিয়ে পাবো তোমরা যাও দেখিন খুশি সেদিন যাও আমার টাকা তোমাদের দেয়াই লাগে ছেলি বিলি মানুষ তোর অত বড় বড় কথা কেন এক চর দিয়ে দেবো তোর হ্যাঁ মেরা কথা মশলে ভাই আমি এই খোকা চিনিস নে খোকা এর ভাই সে নেড়া কইরি দেয় বেরিয়া কি দেবো বেরিয়া একদম হেই কি দেবো বেরিয়া নেড়া না না এর বড় ভাই ওই যে হাটে হাটে বসে ছেলেগুলি নাড়া করে তুমি জানো না তোমার সব গইলি খাওয়াই কি হবে নেড়া কাটা মস্তান বললে হবে আমার ভাই হচ্ছে বাবলা কাটা নেড়া কাটা মস্তানের গলা কেটে দেবে তুমি নেড়া কাটা মেলা কাটা আমি চিনি নি তুমি আমার টেকা দি তারপর যাবা অত অত রোগ পাক কেন তুমি মানে অত রোগ পাক কেন টেকা দি তারপর যাও দোকানে মাল খেয়ে তুমি টেকা দিবা অত কথা আমি শুনতে চাচ্ছি এত আচ্ছা, টাকা দেবো না যা ফাঁস করলাম এই খোকাই আমরা টাকা বলছি তো দেবো সকালে এক বিয়া দেবো মেরে হেগ দেব একদম হেগ দেব টাকা শয়তান দেখছি আগে 300 টাকা পাস আমাদের কাছে টাকা পাস সকালে দেব না আগে টাকা পাই 300 টাকা এটা দেব না আর দোস্ত ওটা তো বোঝে না মোর ভাত কত শিখি দে জ্ঞান দে মাথা হিসাব করে রাখ কাল সকালে পাবি না না আমি বাকি দেব না তুমি মাল ফিট দাও আমি অত বাকি দেওয়ার মধ্যে নেই মাল ফিট দিছো মাল ফিট দিছো এই মাল ফিট দেবে তার মানে কি হ্যাঁ মাল ফিট দেবে তার মানে কি আমি বলো সেই থেকে রাগ কন্ট্রোল করছি তুই কেন বুঝতে তোর কেন তো ভেঙে ফেলবো মেরি হেই একদম একদম একদম নেবো এ নিজের ব্যবসা করি সাথে অশান্তি আমার না তোমার মাল না এমনি আর কি কি তোমার মাল তুই দি এখন তো বাকি খাচ্ছ তোমরাই প্রথমে বৌনির সময় করলাম না কিছু করলাম না তোমরা বৌনির সময় বাকি খাচ্ছ তাহলে আমার দোকানটা চলবে বলো তোমরাই তো ভোগা দিয়ে তুললে আমার না গরু কিনতাম আমি দোকান আমার কদিন বন্ধ ছিল তোমরাই বলো এই খোকাই তুই অত বেশি বুদ্ধি কেন তোর মাল নেওয়া হয়েছে টাকা দেবো অত তাড়াহুড়া করলে হবে না মানে টাকা কাল সকালে পাবা এই পৃথিবীতে মানুষের বিশ্বাস আছে কোনো বিশ্বাস বলতে আর কিছু নেই মানুষ ভুকা দিয়ে দোকানে মাল তুলি দিই তারাই যদি ফার্স্টে বাকি করি খায় তাহলে কি করি হবে বল ভাইরা আপনারা এরকম প্রতারকদের কানায় যেন পড়বে না তাহলে জীবন একেবারে শেষ হয়ে যাবে একটা গান হয়েছে না ব্যবসার যে পরিস্থিতি